ওই সালা শোন তো তোর তো কোনো কাজ নেই আমার কাজ করে দিত আচ্ছা। আমার জন্য এক বোতল বাংলা নিবি আর সামনের দোকান থেকে তোর জন্য পাঁচ টাকার বিড়ি প্যাকেট নিয়ে যা কি হলো ওরা ওরা কি হলো ওরা সালামি নিজে বাংলা ছাড়া খাই না তোর জন্য আমি বাংলা আনবো <laughs> আরে স্যার এত টাকা এত টাকা দিয়ে তো আমার ফুল ফ্যামিলি বাংলা খেতে পারবে পায়ের দুলো দিন স্যার পায়ের দুলো দিন থ্যাংক ইউ স্যার এবার তো ফুল ফ্যামিলি নিয়ে বাংলা খাবো আহ ভুবন আই এম হ্যাপি বলেন কি ভেরি হ্যাপি বলেন কি বাদামের ব্যবসা বাদ দিয়ে তোমার বাংলার ব্যবসা তো ভালোই দাঁড়িয়েছে দেখছি তুমি আরো অনেক বড় হবে তোমার বাংলার ব্যবসা আরো অনেক দূরে গবে আপনার মতো মাতাল না আসে আরো এগোতো একটা কথা বলবো এক প্যাক বাংলা খাবে বলেন কি তোমার জন্য বাংলা এনেছি এটা আবার কেউ জিজ্ঞাসা করে আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম আচ্ছা